বিসমিল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় ভিউয়ার্স ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন কারণ সবগুলো বাক্য শব্দার্থ মনোযোগের সহকারে দেখলে আপনাদেরই উপকার হবে আর আপনাদের জন্যই আমরা সম্পূর্ণ ভিডিও দেখতে বলি চলুন শুরু করি আজকের ভিডিও আজকের প্রথম বাক্য লেসিন্তা গির গির সাওয়া সাওয়া আনা অর্থ কেন তুমি আমার সাথে বকবক করছো লে চিন্তা গির গির সাওয়া সাওয়া আনা অর্থ তুমি কেন আমার সাথে বকবক করছো ধরুন আপনার মুদির বা অন্য কেউ আপনার সাথে সব সময় বকবক বা বেশি কথা বলে এজন্য আপনি এটা পছন্দ করেন না আপনি তাকে বলবেন লেশ ইনতা গির গির সাওয়া আনা তুমি কেন আমার সাথে বকবক করছো লেশ অর্থ কেন ইনতা অর্থ তুমি গির গির অর্থ বকবক করা সাওয়া সাওয়া অর্থ সাথে ইনতা লেশ সই কিদা মা আনা অর্থ তুমি আমার সাথে এমন করো কেন আনা এস সৈত অর্থ আমি কি করেছি এমন এক ব্যক্তি যে সবসময় আপনার সাথে খারাপ ব্যবহার করে তাকে আপনি এভাবে বলবেন ইন্তা লেস সই কিদা অর্থ তুমি আমার সাথে এমন করো কেন আনা এস সৈত অর্থ আমি কি করেছি পুরো বাক্যটা একবারে বললে হবে ইন্তা লেস সই কিদা মা আনা আনা এস সৈত অর্থ তুমি আমার সাথে এমন করো কেন আমি কি করেছি লেস অর্থ কেন ইন্তা তুমি সৌই কিদা অর্থ এমন করা মা আনা অর্থ আমার সাথে আনা আমি আর এস সৈত অর্থ কি করেছি মাফি গিরগির জিয়াদা আনা মা হুব্বু গিরগির জিয়াদা অর্থ বেশি বকবক করো না আমি বেশি বকবক পছন্দ করি না এমন এক ব্যক্তি যে সবসময় আপনার সাথে বকবক করতেই থাকে আপনি তা সহ্য করতে পারেন না তখন আপনি বলবেন মাফি গিরগির জিয়াদা আনা মাহুব্বু গিরগির জিয়াদা অর্থ বেশি বকবক করো না আমি বেশি বকবক পছন্দ করি না মাফি অর্থ না গিরগির বকবক করা জিয়াদা বেশি আনা আমি মাহব্বু অর্থ পছন্দ করি না গিরগির বকবক জিয়াদা বেশি নেক্সট হাদা সামান লেশ কিদা কিদা লেশ মাসউই তারতিব অর্থ এই জিনিসগুলো এলোমেলো কেন কেন ভাঁজ করে রাখুনি বা গুছিয়ে রাখুনি ধরুন আপনার স্টোরে বা আপনার ওয়ার্কশপে বা আপনার দোকানে আপনি যে কাজগুলা করছেন জিনিসগুলো গুছিয়ে রাখেননি তখন আপনার মুদির আপনাকে এইভাবে বলবে হাদা সামান লেশ কিদা কিদা অর্থ এই জিনিসগুলো এলোমেলো কেন লেশ মাসওয়ি তারতিব কেন গুছিয়ে রাখুনি বা ভাঁজ করে রাখুনি হাদা অর্থ এই সামান অর্থ জিনিসপত্র কিদা কিদা অর্থ এলোমেলো মাসওয়ি অর্থ করণি তারতিব অর্থ গুছিয়ে রাখা নেক্সট ইয়াল্লা আলহিন সই তারতিব কুল্লু সামান কিদা মাইসির অর্থ চলো এখন গুছিয়ে রাখো সব জিনিসপত্র এমনটা ঠিক না বাক্যটাকে ভেঙে বলি ইয়াল্লা আলহিনসই তার তিব কুল্লু সামান অর্থ চলো এখন গুছিয়ে রাখো সব জিনিসপত্র কিদা মাইসির এমনটা করা ঠিক না ইয়াল্লা অর্থ চলো আলহিন অর্থ এখন সই তারতিব অর্থ গুছিয়ে রাখো বা সাজিয়ে রাখো কুল্লু সব সামান জিনিসপত্র কিদা মাইসির অর্থ এমনটা বা এটা ঠিক না নেক্সট মিন কাসার হাদা কেফ কাসার হাদা ইস্তারিতু জেদিদ অর্থ কে ভেঙেছে এটা কেমনে ভেঙেছে এটা এটা তো নতুন কিনেছিলাম ধরুন কোনো গুরুত্বপূর্ণ জিনিস আপনার মুদির নতুন কিনে এনে দিয়েছে তখন কিভাবে বা কেউ ভেঙে ফেলেছে তখন আপনাকে জিজ্ঞাসা করতেছে আপনি যেহেতু দায়িত্বে আছেন আপনাকে জিজ্ঞাসা করছে মেন কাজ স্যার হাদা এটা কে ভেঙেছে কেপ কাসের হাদা এটা কিভাবে ভেঙেছে ইস্তারাইতু জেদিদ অর্থ এটা নতুন কিনা হয়েছিল পুরা বাক্যটা একবার বলি মিন কাসার হাদা কেত কাসার হাদা ইস্তারিতু জেদিদ অর্থ কে ভেঙেছে এটা কেমনে ভেঙেছে এটা এটা তো নতুন কিনেছিলাম মিন অর্থ কে কেপ অর্থ কেমন বা কেমনে কাসার অর্থ ভাঙ্গা হাদা এটা ইস্তারিতু অর্থ কিনেছিলাম জেদিদ অর্থ নতুন আপনার মুদির যেহেতু আপনাকে প্রশ্ন করেছে তখন না আপনাকে তো উত্তর দিতে হবে আপনি কি বলবেন তার উত্তরে মুদির আনা মাসুপ অর্থ বস আমি দেখিনি মিন কাসার কে ভেঙেছে কেপ কাসার কিভাবে ভেঙেছে আনা সুপ্তু মাকসুর অর্থ আমি শুধু দেখছি এটা ভাঙ্গা পুরো বাক্যটা একবারে বলি মুদির আনা মাসুপ মিন কাসার কেপ কাসার আনা সুপ্তু মাকসুর অর্থ বস আমি দেখিনি কে ভেঙেছে কিভাবে ভেঙেছে আমি দেখেছিলাম ভাঙ্গা মুদির অর্থ বস আনা মাসুক অর্থ আমি দেখিনি মিন কে কাসার ভেঙেছে কেপ কাসার কিভাবে ভেঙেছে আনা মাসুফ মাকসুর আনা সুপ্ত মাকসুর অর্থ আমি দেখেছি ভাঙ্গা তখন আপনার মুদির আপনাকে বলছে লা হাদা মুস্তাহিল আনা নফসি ইস্তারিতু জেদিদ গাবলামস অর্থ না এটা অসম্ভব আমি নিজেই নতুন কিনে এনেছিলাম গত পরশু লা হাদা মুস্তাহিল অর্থ না এটা অসম্ভব আনা নাফসি ইস্তারিতু অর্থ আমি নিজেই কিনেছিলাম এটা অসম্ভব আমি নিজেই নতুন কিনে এনেছিলাম গত পরশু লা অর্থ না হাদা এটা মুস্তাহিল অর্থ অসম্ভব আনা আমি নাফসি অর্থ নিজে ইস্তারিতু অর্থ কিনেছিলাম যেদিন নতুন গাবলাম গত পরশু নেক্সট লাজিম ইস্তাবে কুল্লো সামান অর্থ অবশ্যই সকল জিনিসের প্রতি সতর্ক থাকবে লাজিম ইস্তাবে কুল্লু সামান অর্থ অবশ্যই সকল জিনিসের প্রতি সতর্ক থাকবে সামান মায়েজি বেলাস অর্থ জিনিসপত্র ফ্রিতে আসে না সামান মায়েজি বেলাস অর্থ জিনিসপত্র ফ্রিতে বা এমনি এমনি আসে না পুরো বাক্যটা একবারে বলি লাজিম ইস্তাবে কুল্লু সামান সামান মাইজি বেলাস অর্থ অবশ্যই সকল জিনিসের প্রতি সতর্ক থাকতে হবে জিনিসপত্র ফ্রিতে বা এমনি এমনি আসে না লাজিম অর্থ অবশ্যই ইস্তাবে অর্থ সতর্ক থাকা কল্লু সামান অর্থ সকল জিনিসপত্রের প্রতি সামান অর্থ জিনিসপত্র মায়েজি অর্থ আসে না বেলাস অর্থ ফ্রিতে নেক্সট মিন মাসুল হেনা আনা আবগা কাল্লাম মা হোয়া নাদি হোয়া অর্থ এখানকার দায়িত্বে কে আছে আমি তার সাথে কথা বলতে চাই ডাকো তাকে বাক্যটি ভেঙে ভেঙে বলি মিন মাসুল হেনা অর্থ এখানকার দায়িত্ববান কে আনা আবগা কাল্লাম মা হুয়া অর্থ আমি তার সাথে কথা বলতে চাই নাদি হুয়া ডাকো তাকে মিন অর্থ কে মাসুল অর্থ দায়িত্বে হিনা অর্থ এখানে আনা আবগা আমি চাই কাল্লাম অর্থ কথা বলা মা হুয়া অর্থ তার সাথে মা অর্থ সাথে আর মা হওয়া অর্থ তার সাথে নাদি হওয়া অর্থ তাকে ডাকো মদির হুয়া মাফি মজুদ হুয়া ইজি বাদিন আপনি তখন বলছেন মদির মা হুয়া মাফি মজুদ হুয়া ইজি বাদিন অর্থ বস সে এখন উপস্থিত নেই সে পরে আসবে মদির অর্থ বস হুয়া সে মাফি মজুদ নাই হুয়া ইজি সে আসবে বাদিন পরে তুমি কে আরবিতে হবে মিন অথবা মিনুয়েন্তা তুমি কোথায় থেকে মিন ওয়েনেন্তা তোমার বাড়ি কোথায় ওয়েন বেইতাক ওয়েন অর্থ কোথায় বেইত অর্থ বাড়ি বেইতাক অর্থ তোমার বাড়ি আমি বাংলাদেশি আনা মিন বাংলাদেশ আমি এখানে নতুন আরবিতে হবে আনা জিদিদ হিনা আনা জিদিদ হিনা নেক্সট তোমার বয়স কত কাম উমরুক বা কাম উমর আক অর্থ তোমার বয়স কত উমর অর্থ বয়স কাম কত আর উমর আক অর্থ তোমার বয়স ভিতরে আসো আরবিতে বলবেন উদখোল জুয়া অথবা কুয়েতে বলে দিশি দাখেল অর্থ ভিতরে আসো আমি তোমার কথা বুঝি না আরবিতে হবে আনা মা আফ হাম কাল্লামাক অর্থ আমি তোমার কথা বুঝি না ধন্যবাদ ভিউয়ার্স ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক আর কমেন্ট করবেন সম্ভব হলে ভিডিওটি শেয়ার করে দেবেন আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন ওয়ালাইকুম আসসালাম ও রহমতুল্লাহি ওবরাকাতু